আমাদের চ্যানেলে অনেক স্বাগত জানাচ্ছি আজকে আমি ঝিঙে আর পোস্ত দিয়ে ভাজা করব। ঝিঙেটাকে কেটে নিয়েছি খোলা শুদ্ধ বেগুন ছোট করে এটা শিলে বেটে নেবো কেউ মিক্সিতে বেটে নিতে পারেন আর পোস্ত আর লঙ্কাটা বেটে নেবো দেখাচ্ছি আমি বেটে নিয়ে এখানে পোস্ত আছে আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেবো দেখুন আমাদের ঝিঙেটা বাটা হয়ে গেছে ঝিঙে কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি এখানে পোস্ত আছে আর পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি আপনারা চাইলে বেটেও দিতে পারেন পেঁয়াজ আর কালো জিরে আর আপনারা না চাইলে পেঁয়াজ নাও দিতে পারেন তেলটা গরম বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাক একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম আর একটু কালো জিরে দিচ্ছি আপনারা কেটে দিতে পারেন কালো জিরে পেঁয়াজটা দিয়ে এখানে একটা পেঁয়াজ আছে পেঁয়াজটা একটু ভাজা হোক তারপরে ঝিঙেটা দেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে আমার ঝিঙেটা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো নুন কত সুন্দর কেটেছি এরকম আপনারা বাড়বেন কষা সময় এবার নুন নুনটা দিয়ে দেবো নুনটা আপনাদের পরিমাণ মতন দেবেন হলুদ দিলাম হলুদটা হাফ চামচ দিয়েছি এবারে নাড়বো একটু শুকনো শুকনো হবে তারপরে পোস্তটা দেবো একটু পরে জলটা শুকনো হতে একটু দেরি হবে এরকম আঁচটা অল্প আঁচে আপনারা নাড়তে থাকবেন একটু শুকনো শুকনো না হলে ভালো লাগবে না এবার আমরা পোস্তটা দিতে পারবো চিনি দেবো বেশ খেতে ভালো লাগবে টেস্ট লাগবে এটুকুনি চিনি দিচ্ছি দেখুন লেগে যাচ্ছে মিষ্টি কিন্তু নাড়তে হবে নালে কিন্তু একদম ভরে যাবে নিচে দেখুন কত শুকনো শুকনো হয়ে গেছে কত সুন্দর যেরকম শুকনো শুকনো করবেন একটু জল দেবেন না ভিঙের জলটা ভালো করে এরকম শুকনো শুকনো করে নেবেন কড়া থেকে ছেড়ে যাচ্ছে তেলে দেখেছেন কত সুন্দর ছেড়ে যাচ্ছে সুন্দর সেন্ট বেরোচ্ছে পোস্ত কালো ঘিরে খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে এবারে আমি নামিয়ে দিচ্ছি দেখুন আমাদের হয়ে গেছে দেখবেন এবারে নামিয়ে দেবো আমি দেখুন খোসা সমেত ঝিঙে পোস্ত ভাজা কত সুন্দর করেছি এরকম আপনারা ঘরে করে খাবেন আর কমেন্টে আমাকে জানাবেন যে কেমন হয়েছে আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এরকম নতুন নতুন চ্যানেল আমাদের পাওয়ার জন্য পাশে থাকুন বেলাইকনটি প্রেস করবেন সাবস্ক্রাইব করবেন আর এইটা গরম ভাতের সাথে খাবেন খুব ভালো লাগবে খেয়ে আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন এরকমভাবে আমাদের চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যান ধন্যবাদ